একবার না দশ কোটিবার ফাঁসির কাজটা ঝুলতে রাজি আছে ইনশাল্লাহ কিন্তু শিয়াদের বিরুদ্ধে বলতেই থাকবো ইনশাল্লাহ কারণ শিয়ারা আল্লাহর নবীকে গালি দেয় শিয়ারা রাসুলের স্ত্রীদেরকে গালি দেয় শিয়ারা সাহাবিদেরকে গালি দেয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি জান্নাতে রাসুলের সাথে সাহাবিদের সাথে আমাদেরকে রেখো এই দোয়া করি আমরা সেই সাহাবিকে রাসুলের স্ত্রীদেরকে অপমান করবে যে শিয়ারা তাদের পক্ষে কথা বলবো তাদেরকে ভক্তি করব। ইমান নাই এই মাসটায় আসে সাহাবেদের গালি দেওয়ার জন্য আজকে শিয়াদের ভাষায় কথা বলে বিতর্কিত করে আপনি চাচ্ছেন যে মুজাফর কার একবার জেলখানায় ঢোকায় দিই জেলখানায় ঢোকায় কি হবে জানেন এখন বেদাতিরা এমন চিন্তা করছে এক মুজাফরকে ঢোকারে লাখো মুজাফর বাংলাদেশে দাঁড়াতে কাজ করবে ইনশাল্লাহ ওই হিসাব করে লাভ নাই শাহ ইসমাইল শহীদকে হত্যা করা হয়েছে সাইয়েদ আহমদ শহীদকে হত্যা করা হয়েছে তিতুমিরকে মারা হয়েছে কিন্তু ইংরেজ কাকে টিকতে পেরেছে ইংরেজরা বিদায় নিয়েছে তারা মারা গেছে বলে স্বাধীনতা আন্দোলন বন্ধ ছিল এমনটা নয় ইংরেজরা পালিয়েছে তোমরা যদি আজকে ষড়যন্ত্র করো তুমি মনে করো জাকির নায়ককে ইন্ডিয়া থেকে তাড়া দেয়া খুব ভালো করেছে জায়গা জমি ঘর বাড়ি আত্মীয় স্বজন ছাড়া আজকে মালয়েশিয়ায় গিয়ে পড়ে আছেন একজন যাযাবরের মতো সেই জাকির নায়কের বিরুদ্ধে কাফের ফতোয়া দিলে মুসলমানরা তুমি ইহুদের বিরুদ্ধে কথা বলতে পারো না শিয়াদের বিরুদ্ধে কথা বলতে পারো না তুমি এই কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলতে পারো না আর তুমি সুন্নি হয়ে সুন্নিদের বিরুদ্ধে কথা বলো এটা কি এক আশ্চর্য মনে রেখো ষড়যন্ত্র করে কখনো মিথ্যা দ্বারা কখনো সত্যকে ঢাকা যায় না আজীবন মিথ্যা পরাভূত আল্লাহ বলে দিয়েছেন অকুল জাল হাকুয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল আশ্চর্য সবে বরাতে বিরুদ্ধে বলেছি একজন দুইজন নাই বারো জন আলেমের বিরুদ্ধে মামলা করেছে তদন্ত করে ফাইনালি রিপোর্ট দিয়েছিল আটজন না ছয়জনের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ গতকালকে বিচারককে ধন্যবাদ জানাই গতকাল বিচারক দুই উকিলের কথা শুনে আমাদের উকিল ছিলেন একজন খুব বাগড়াসি উকিল আচ্ছা ধুনা ধুনেছেন শেষে ম্যাজিস্ট্রেট জাজ সাহেব তাদের উকিলের সাথে কথা বলে বলছে এইগুলো একটা ধর্মীয় বিতর্ক শিয়ারা এত কথা বলছে তাদের বিরুদ্ধে মামলা করেন না কাদিয়ানিরা এত কথা বলছে মামলা করেন না তাদের বিরুদ্ধে মামলা করলেন পরে মামলাটা খারিজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ সবে বরাতের বিরুদ্ধে বলেছে মামলা করেছে আপনি ভাবতে পারেন বৃদ্ধ মানুষ জেলখানায় আছে ভুয়া মিথ্যা জঘন্য এই মামলাটার জন্য কাজী ইব্রাহিম সাহেবকে গতকালকে হাজির করেছে এই নোংরা মিথ্যা মামলার জন্য একজন কোরআনের হাফেজ তোমার লজ্জা হয় না সরম হয় না আমি বহুদিন আগেই বলেছি দুই চারটা কথায় আমাদের সাথে একমত না হলেও কোরআনের হাফেজ আলেম হিসাবে তাকে সম্মান করি মুক্তি চেয়েছি বহুবার গত সম্পাদকীয় পত্রিকাতে বলে দিছে সাবধান আলিমদেরকে স্যাঁচড়ানো করা এইভাবে ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকানো পিস টিভি কারা বন্ধ করেছে আওয়ামী লীগ বন্ধ করেছে বিএনপি বন্ধ করেছে এই ধর্ম ব্যবসায়ী পাগড়িওয়ালারা টুপিওয়ালারা পিস টিভি বন্ধ করেছে ওখানে আলোচনা করতে যে আহলাদিসরা এই জন্য সহ্য হয়নি এদের জাকির নায়ক আসলে এয়ারপোর্ট ঘেরাও করা হবে কত নোংরা অপবিত্র দাজ্জাল বাংলাদেশে ঘুরে যাচ্ছে তোমরা খোঁজি রাখো না কাদিয়ানিদের সম্মেলন হচ্ছে খোঁজি রাখো না শিয়াদের সম্মেলন হচ্ছে খোঁজি রাখো না তোমার কিসের ইমান বন্ধুরা আমার আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে বিষয়টা নাক কান খোলা রেখে দাওয়াতি কাজ করতে হবে আর গোয়েন্দা ভাইদেরকে বলবো প্রশাসনের ভাইদেরকে বলবো বহু মানুষ আছেন বাংলাদেশের জন্য কোনো গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আপনি তদন্ত না করেই একটা গালিগালাজ করবেন একটা পদক্ষেপ নেবেন বরং আপনাদের উচিত নিরীক্ষণ করা একটা উদ্ভট একটা কথা বলে দিল কাফের বলল কি করে জাকির নায়ককে বলে দিছে আল্লাহর নবীর অনুসরণ করাও হারাম আসলে ভাষাটা কি তাই ছিল আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ এই দাজ্জাল আমি বলেছি ওরা বলে জাকির নায়ক মূর্খ ইহুদির দালাল খ্রিস্টানের দেন এই অংশটা কেটে দিছে দিয়ে আমি বলছি জাকির নায়ক ইহুদিদের দালাল খ্রিস্টানদের দ্বারা কত বড় দাসজাল বলেন তো দেখি এটা পাগড়ি পরা দাসজাল সে আবার জুব্বা পরা দাসজাল মুখে দাঁড়িয়ে আছে কত বড় দাসজাল আপনি চিন্তা করেন এইভাবে মানুষকে বিতর্কিত করছে আমি এদের বিরুদ্ধে বদোয়া করি না আমি দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আল্লাহ এদেরকে বুঝ দান করুক